এঁচোড়ের দানাগুলোও আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বড় সাইজ করে কাটা আলু আলু এবং এঁচোড় দশ থেকে পনেরো মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম আলু এবং এঁচোড়টা জল ঝরিয়ে নিচ্ছি কড়া বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন ফোড়নে দিলাম দুটো তেজপাতা একটা এলাচ দারচিনি লবঙ্গ সামান্য গোটা জিরে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা এক দু মিনিট একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের দেড় চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম কড়াইশুঁটি এখানে বলে রাখি মশলা কষানোর সময় আমি নুনটা যে দিচ্ছি সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো নুনটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব মশলা কষাতে কষাতে অসাধারণ একটা স্মেল বেরিয়েছে কিন্তু কি করা সেটা তো আর আপনাদের আমি অনুভব করাতে পারবো না দেখতে হবে শুধুমাত্র দিয়ে দিলাম দু চামচের মতো টক দই টক দইটা আমি কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখতে হবে তা না হলে কেটে যেতে পারে অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচড় আর আলু আমি এই রান্নায় খুব বেশি ঝাল ব্যবহার করিনি আপনারা চাইলে অবশ্যই ঝাল ব্যবহার করতে পারেন মিনিট পাঁচেক ধরে আমি আলু আর এঁচোড় মশলার সাথে কষিয়ে নিচ্ছি যত ভালো কষানো হবে তত কিন্তু টেস্ট হবে কষানো আমার হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল খুব বেশি জল দেব না তার কারণ আলু এবং এঁচড় দুটোই কিন্তু আমার আগে থেকে সেদ্ধ করা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সেদ্ধ হতে দেব ফিরে এলাম মিনিট পাঁচেক পর দেখে নিচ্ছি কোন পর্যায়ে আলু এবং এঁচড় রয়েছে আলু এবং এঁচোড় যেহেতু আগে থেকেই সেদ্ধ করা তাই বেশি সেদ্ধ করার দরকার নেই তবুও একবার আমি দেখে নিচ্ছি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এঁচোড় কিন্তু গলে গেলে খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এক চামচ ঘিও দিতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুন মিষ্টি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ঝোল কিন্তু একদম শুকিয়ে এসেছে এবারে নামিয়ে নিচ্ছি